হজরত জাবের থেকে রেওয়ায়াত আল্লাহর রসুল যাচ্ছেন নবী ইস্তেঞ্জা করবেন বললেন যাবেন আমি এক নম্বর করবো ইস্তেঞ্জা করব খোলা জায়গায় সরম লাগে গাছগুলারে ডাক দে ওরা আমার আসে ডাক দিলে আসবে ডাক দে তো হজরত জাবের বললেন গাছ আয় আয় নবী ইস্তেঞ্জা করবে গাছগুলা হজরত জাবের বলে আমি নবীর কথা বললে ডাক দিতে দেরি হয়েছে ওরা দৌড় দিতে আর দেরি করে নাই দৌড়ায় এসে বাথরুম বানায় দিছে গাছ একটা আর একটার সাথে মিশে দাঁড়ায় গেছে গাছেরও তো নবীর নামে ডাক দিলে বাইর হয় নবীর উম্মত এখন নবীর নামে ডাক দিলে বাইর হয় না গাছের নবীর জন্য ডাক দিলে দৌড় দেয় উম্মত হয়ে এই ইমান প্রকাশ করা জানে না দলে ডাক দিলে বের হয় নেতায় ডাক দিলে বের হয় মদিনার পয়াগম্বর দান্দান ভাঙা দিনের উপরে যখন আক্রমণ আসে নবী তখন কবর থেকে চিৎকার করে কাঁদে আয় আমার উপরে আঘাত করলো আসাদ নুরে তোরা ধর তোরা ধর তাকে এরকম ডাকতে থাকে তখন মুমিন যদি না বের হয় নবী কান্দে হায় রে আমার উম্মত গাছের ভিতরেও তো নবীর মোহাব্বত আছে হজরত আনাস বলেন গাছটা দৌড়ে আইসা নবীর মাথার উপরে দাঁড়ায় এমনি ছায়া দিল হাবিবি কিবরিয়া নবীর ঘুম ভেঙে যায় হজরত আনাস বলে নবীর ঘুমটা ভাঙতে দেরি হয়েছে গাছটা দৌড় দিয়া আবার দূরে যাইতে দেরি করেনি আনাস বলে আমি আল্লাহ নবীকে বললাম ও আল্লাহ নবী ওই গাছটা আসলো আপনারে ছায়া দিল নবীজি কি বলে এই জায়গাটা হলো আমার এসতে সাত নবী বলে এটা আমার আশেক গাছ নবী বলে এটা আমার আশেক গাছ ও আমার জিয়ারতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ পাক ওর দরখাস্ত মঞ্জুর করেছে তাই ও আমার দেখতে আসছিল জিয়ারত করতে আসছিল নবীর জিয়ারতের তামান্নাও তো তোমার জাগে না কিন্তু গাছের ভেতরেও নবী প্রেম আছে আল্লাহর প্রেম আছে গাছ আল্লাহ পাকের তসবি জপে গাছ নবীর মহাব্বতে দরুদ পড়ে গাছ নবীর মহাব্বত প্রকাশ করে গাছেও নবীর মহাব্বত প্রকাশ করে এমনকি গাছপালার দোয়া ফরিয়াদ আল্লাহ পাক কবুল করে আল্লাহ যে ওদের ভালোবাসি এটা আল্লাহ প্রকাশ করে আমি তো ওদের ভালোবাসি এটা প্রকাশ করে আল্লাহ পাক আশ্চর্য আর এক রেবায়ত আর এক হাদিসে আছে এক নবী পূর্বের যুগের এক নবী তার এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি কিল্লেগা বন্ধ হয় পাপাচার যখন বেশি হয় তখন অতিবৃষ্টি অনাবৃষ্টি শুরু হয় আমাদের দেশে এখন যদি বৃষ্টি বন্ধ হয় তো পানির লেগে আর সালাতুল ইস্তেস্তা পড়ার যুগ আর এখন নাই এখন হইল পানি যদি নিচে চলে যায় তাহলে পাওয়ারফুল পাম্প বসানের আমল আইছে ভালো পাম্প কিনে নিয়ে আসো যত দূরে পানি গেছে পানি তত নিচ থেকে বের করো আগের যুগে তো আর এরকম এই পেট্রোল পাম্প ছিল না আর টিউবওয়েলের আমলও ছিল না পানি নিচে চলে গেলে মানুষ কষ্ট হইত বৃষ্টি না হইলে মানুষের পান করার পানি শেষ হয়ে যেত কারণ আগের যুগে যুগে টিউবওয়েল নাই বৃষ্টির পানি সংরক্ষণ করে তারা মাসের পর মাস পান করত বৃষ্টি বন্ধ পানিও তো নাই এখন বৃষ্টি বন্ধ হয়ে গেলে সলাতুল ইস্তেস্কার আমল নাই অবশ্য কিছুদিন পূর্বেও সলাতুল ইস্তেস্কার আমল ছিল খতিব হকের পিছনে আমরা বাইতুল মুকাররমে সলাতুল ইস্তেস্কা করেছি শেখুল হাদিসের নির্দেশে আমরা সাত মসজিদ চত্বরে সালাতুল ইস্তিসকা পড়েছি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই লালবাগবাসীকে নিয়ে সালাতুল ইস্তিসকা পড়েছে আমরা সচক্ষে দেখেছি আমাদের বুজুর্গরা এখনো পর্যন্ত নামাজের সালাম ফিরায় নাই এর আগেই আসমান তার পানি ছেড়ে দিয়েছে বৃষ্টি পড়ে গেছে সালাতুল ইস্তিসকা কারণ ওটা এক রকমের তওবা এরা বলবে আল্লাহ আমাগর গুনার কারণেই তো বৃষ্টি বন্ধ করছেন এ মাপ চাইতেছি আমরা তওবা করতেছি আর আমরা গুণা করবো না আমনে বৃষ্টি দেন এখনকার ছেলেরা সালাতুল ইস্তেস্কা চিনেও না সালাতুল ইস্তেস্কা চিনব কি এখনকার ছেলেরা বুখারি শরীফেও সালাতুল ইস্তেস্কার আলাদা অধ্যায় আছে বর্ণনার অধ্যায় আছে নবীজি সালাতুল ইস্তেস্কা পড়তে যায় নবীজি নামাজরত অবস্থায় অনেক কিছু দেখেছেন আছে আল্লাহ পাক দেখাইছেন নবীজিকে এখনকার ছেলেরা তো এই নামাজগুলোও চিনে না চিনব কি পাঁচক্তই তো পড়ে না ফরজ নামাজ যেটা ওইটাই তো পড়ে না আমরা জরিপ করেছি এইটি পার্সেন্ট মানুষ এখন বেনামাজি শুধু বেনামাজি না নামাজ জানেই না আশি ভাগ নবপ্রজন্মের ভেতরে আমাদের জরিপ স্কুল জরিপ আমাদের আমরা স্কুল জরিপ করেছি স্কুল কলেজে কয়টা ছেলে সুরা ফাতেহা জানে বন্ধু বান্ধব যারা কোচিং করে ছাত্রদেরকে ওখানে যারা আসে আমরা ওখানে গিয়ে ওদের কালিমা নক করেছি সুরা ফাতেহা নক করেছি তো দেখেছি নাইনটি ভাগ পারে না নব্বই ভাগ যেখানে কালেমা পারে না সুরা ফাতেহা পারে না ওই মুসলমানের মাটিতে আব্দুল কাদের জিলানি আশা করো নাকি ওখান থেকে তো তসলিমা নাসরিন বেশি হবে আসাদ বেশি হবে নাস্তিক মোর্তাদি বেশি হবে একটি মাদ্রাসা এলাকায় থাকে যাদের ছেলে পেলেগুলা যে ছেলেগুলা আমাদের মাদ্রাসার ছেলেরা আলহামদুলিল্লাহ আওয়াবিন চাস্ত পড়ে এশরাকও পড়ে ওরা তোমরা তো নামাজ পড়ো না ওরা তো পড়ে এশরাকও পড়ে আবিনও পড়ে ওরা এই সকল ইবাদত সম্পর্কে জানে এই মানুষের জামাত বন্ধ করার লেগাই এহুদ নাসারারা মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র কয় কারণ জানে ওরা এগুলো থাকলে ফেতনা করা সম্ভব হবে না ভালো করে জানে ওরা বুঝো না তো বুঝো তো আন্ডা ডামিয়া রাগ না এই হলো হালাত আমাদের মুরব্বীকে যে সরকারি কর্মকর্তা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনারা যে এই যে হাজার হাজার ছেলে পড়ান কি বানান কয়টা ডাক্তার বানাইছেন কয়টা ইঞ্জিনিয়ার বানাইছেন কিছুই তো বানান নাই তো তাকে বসায়া দেখেছি আমাদের মুরব্বী পাঁচতলায় হিফজখানার থেকে ছোট্ট একটা হাফেজ কোরআন নামাই লয়েছে কোরআন শরীফটা হাতে দিয়া বলে ওজো আসেনি কয় নাই যেখান থেকে পড়তে কেন ওখান থেকে পড়বো এইটা বানাই এটা বানাই মনে করতে পারেন লাভ কি এটা বানাইলে এইটা বানাইলেই লাভ তোমার প্রযুক্তি ভ্যানিস হবে তোমার এই বিজ্ঞান এক সময় এটা নিষ্ক্রিয় হয়ে যাবে কিন্তু আল্লাহ আল্লাহ নিষ্ক্রিয় হবে না আল্লাহ আল্লাহ নিষ্ক্রিয় হবে না এই আল্লাহ পাকের মহাব্বত প্রকাশ করতেছে এরা শেষ রাত্রিতে ওইটা কোরআন মজিদ করতেছে আল্লাহর মহাপত প্রকাশ করতেছে মহাতারাম হাজরিন সালাতুল ইস্তিসকা নামাজ পাশক তো পড়বি তো যুবক বেড়ে যারা শিখবি কই যায় লিগে যাবি ইনশাল্লাহ কারা কারা হাত ওয়াদা করে দুই হাত দুই হাত দুই হাত হ্যাঁ নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমিন তিন চিল্লা এক চিল্লা দশ দিন তিন দিন যায় নামাজ শিখে নিবা ইনশাল্লাহ বলো আওয়াজ করে জোরে বলো ইনশাল্লাহ হাত নামাও নামাজ পড়বা আজান একামত শিখবা জাতির ভয়ঙ্কর দশা ছেলেবেলেগুলো নামাজও জানে না এই পরশু দিন বাহাদুরপুরের মাহফিলে আমি গেছি আমার কথা রেকর্ড হচ্ছে তো পরশু দিন বাহাদুরপুরে গেছি তো এই ঘাটলায় এক জায়গায় মাগরিবের নামাজ পড়বো তো একজনকে বললাম একামত দেন ওকে হুজুর আমি পারি না দিতেই পারল না পরে ওরে আমি এই ঘাটলাম যে ওখানে যে মসজিদের ইমাম সাহেব বাজার মসজিদের ইমাম সাহেব তার হাতে ধরাই দিলাম ওরে যে ও কিন্তু একামত জানে না ধরেন না কিছুদিন আগে আমি এই ইয়াতে গেছি আরিচা পার হচ্ছি তো ফেরির উপরে নামাজ পড়ব তো কিছু এসে দাঁড়াইছে পিছনে তো ওপরে বললাম একমত দেন জায়গা কম লোক বেশি আয়া পড়বো আমরা জামাতটা করে আলাই তা আমরা দাঁড়ায় গেছি আমি তো পশ্চিম দিকে আছি ওরা কেউ একামত দেয় না আমি কতক্ষণ পরে পিছনে তাকাইছি দেখি ধাক্কা ধাক্কি করতেছে <laughs> ওকে আপনি দেন ওকে আপনি দেন এরকম করতেছে তা আমি ঘুরে বললাম তুই দে কয় পারি না আমি চাচা আপনি দেন কয় আমারও ভুল হয় বা জান একটা আছে দেখতে শুনতে ভালো এটা বললাম তুই দে কয় হজুর আপনি দেন কিরকম খবিসের খবর চিন্তা এবার আমি দেবো কেন কয় হুজুর আমাদের সৌদি আরবের তো দেখছি ইমাম সাহেব দেয় আমি বললাম তুমি তাই সৌদি আরব থাকো কয় হ হ্যাঁ, হুজুর আমি তাই তুমি দাও কয় আমি হানাফিটা পারি না হুজুর ওই যে হাইয়াল সালা হাইয়াল বেলা কাত কামাদিন সালা কাত কামাদিন সালা যেটা ওইটা পারে একবার একবার পারে দুইবার পারে না আর কি মিলে আসলা কান্দ কান্দ চক্ষু বন্ধ করে কান্দ কে দায়ী মৌলবীরা দায়ী তুমি দায়ী তুমি দায়ী খানকা খুলে রাখা হয়েছে চেনা নাই খান কিনা চায় যেখানে সেখানে যা বসেছিলে তুমি তুমি বসেছিলে আল্লাহ পাক আমাদের দিয়ে থাকে হাদিসে পাকে আছে আল্লাহ নবী সালাতুল ইস্তিসকা আদায় করবেন পানি কুয়ার তলদেশে চলে গেছে গা বৃষ্টির সংরক্ষিত পানি নাই এবার সার জ্বালায় মানুষের যান বেরোয় যায় আল্লাহর নবী সালাতুল ইস্তিসকা আদায়ের জন্য উম্মতদের ডাক দিলেন উম্মতরা সবাই মিলে চলে আসলো সালাতুল ইস্তিসকা পড়তে বন্দি হয়ে সব দাঁড়ায় গেছে ইস্তিসকা পড়বার লেগে সালাতুল ইস্তিসকা শুরু হবে ঠিক এমন সময় আসমান থেকে মালিক জিবরিল আমিনের মাধ্যমে ডেকে বলতেছে থামতে কও থামতে কও সালাতুল ইস্তিসকা পড়ার দরকার নাই ওদের আগে একদল পিপিলিকা মাঠে এসেছিল পিপিলিকার দলপতির সাথে আমার কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে পানি চুক্তি সম্পাদন শেষ হয়ে গেছে পিঁপড়া আইছিল গর্তের ভিতর থেকে পিপিলিকার দলবল সহ মাথার উপরে এসেছে পিপিলিকা ওদের ভাষায় রব্বি করিমের কাছে দরখাস্ত করেছে আল্লাহ আমরা তো কোনো গুণা করি নাই মাওলা বারিশ বন্ধ করে দিয়েছ পানি কূপের তলদেশে চলে গেছে জমিন খড়খড়া গরম হয়ে গেছে আমাদের বসবাসের বাসাগুলো গরমের জ্বালায় আমরা ওখানে বসবাস করতে পারি না মালিক হে আমাদের কষ্ট হয় আমরা তোমার কাছে বৃষ্টি চাইতেছি তুমি বৃষ্টি দাও তো আল্লাহ পাক বলে এই নবী যাও ঘরে যাও তবা করে নিজেরা ঘরে যাও গে ও ঘর দরখাস্ত কবুল করেছি এবং বৃষ্টি পানির কন্ট্রাক্ট ওদের সাথে কমপ্লিট করে ফেলেছি বৃষ্টি চলে আসবে তোমাদের দোয়ায় নয় আমার আরো কিছু প্রেমিক আছে ওদের দোয়ায় এই কারণে মাসাইল যখন পড়ানো হয় মাদ্রাসায় তো বলে বৃষ্টির নামাজ পড়তে তোরা একা মাঠে যাসনি গবাদি পশুগুলাকেও লয়ে যাবে ওলামাই গবাদি পশু লয়ে যাবি নিজেরা নামাজ পড়বি পশুগুলাকে রোদ্রের তাপের ভেতরে বেঁধে রাখবি একদিকে তোরা তোয়া করবি আর একদিকে ওরা ওদের ভাষায় ওদের রবের সাথে প্রেম বিনিময় করতে থাকবে ওরাও করতে থাকবে কিন্তু ওরাও তো প্রেম প্রকাশ করে তুমি যে প্রকাশ করো না গাছেও তার প্রেম প্রকাশ করে মসজিদের নবাবী যখন নির্মাণ হইতেছে খেজুর গাছ জোরে জোরে কান্দা দিছে মসজিদের খুঁটি খেজুর গাছ কেন্দেছে আলাদা অধ্যায় অধ্যায় করে কোরআন হাদিসে পশু পাখির প্রেমের বর্ণনা আছে গাছপালারও প্রেমের বর্ণনা আছে এই সব কিছুকে আল্লাহ পাক বানাইছে তোমার জন্য আমার জন্য কিন্তু তোমার আমার যদি প্রেমের চিত্র জীবন ডায়েরিতে না থাকে তোমার দিনের বেলায় নামাজের প্রেম নাই রাতের বেলায় তাহাজ্যতের প্রেম নাই তোমার হায়াতে জিক্রুল্লার প্রেম নাই তুমি তো আল্লাহ পাককে ডাকো না নবীর প্রেম তুমি প্রকাশ করো না তুমি কিভাবে মাওলায় পাকের মহব্বত কামনা করো এই জন্যে আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষদেরকে বলে টাকাওয়ালা হইলে বাড়ি গাড়িওয়ালা হইলে টেনশন ফ্রি হতে পারবি না কিন্তু যদি আল্লাহওয়ালা হয়ে যাস হৃদয়ের ভেতরে যদি মালিকের প্রেম জাগা দিয়ে দাও তোমার যদি মালিকের নাম শুনলে মালিকের প্রেম আসে তোমার যদি নামাজের মাধ্যমে মালিকের প্রেম প্রকাশ পাইতে শক্তি তুমি অর্জন করতে পারো তুমি যদি মালিকের কাজ করে মালিকের ভালোবাসার মজা পাও রবকে ভালোবাসার প্রেমের মালিক হইয়া যদি তুমি তোমার দিলটাকে আল্লাহ ওয়ালার দিলের রঙের রং দিল বানায় দিতে পারো তাহলে আল্লাহ পাক বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি আলাইহিম যারা যারা আল্লাহর সাথে প্রেমের করে ফেলেছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরেশানি নাই চিন্তা নাই কথাটা কার আরো জোরে আওয়াজ করে বলেন কথাটা কার আরো জোরে বলেন কথাটা কার আল্লাহর প্রেমের সাগরে যদি কেউ ডুব দেয় আর যদি দিলের ভেতরে মালিক প্রেম জায়গা দেয় তাহলে তার টাকা পয়সা যদি নাও থাকে সে যদি দেখতে কালো হয় ঘর বাড়ি ছাড়াও হয় আল্লাহর কাছে এমন মানুষের বড় দাম যেমন বেলাল হাবসি ফতে মক্কা হয়ে গেছে আল্লাহ পাক বেলালকে বাইতুল্লাহর সাদে উঠাই দিছে আল্লাহ নবী কয় যা বাইতুল্লাহর সাদে উঠে তার মানে কাবার চাইতে প্রেমিক কালা গুলামের মূল্য আল্লাহর কাছে বেশি যেই হাদিসটার মাধ্যমে আমি আমার আলোচনাকে ইতি টানব লম্বা আলোচনা করার শারীরিক অবস্থান আমার নাই বিধায় আলোচনা লম্বা নয় মুস্তাসার যে হাদিস দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই কালা গুলাম তার ভেতরে নবীর প্রেম আছে বাড়ি তার হাদিসে পাকে আছে মদিনায় এবার থেকে অনেক দূরে গ্রামে তার বাড়ি নবী প্রেমিক এক গোলাম নবীর প্রেম নবী তাকে ভালোবাসে যে নবীকে ভালোবাসে আপনি নবীরে ভালোবাসেন না তো আপনারে নবী ভালোবাসে না সাফাত আপনি পাবেন না কিন্তু নবীকে যদি গাছেও ভালোবাসছে তো গাছেও নবীর ভালোবাসা পেয়েছে যেমন মসজিদের নবীর গাছকে আল্লাহর রসুল মসজিদের ভেতরেই দাফন করে রেখেছে ফেলে দেয় নাই ওকে সরায় নাই ওকে আর এক হাদিসে আছে ওই হাদিস বলার আগে আর একটা হাদিস শোনেন আল্লাহর রসুল সফর থেকে আসতেছেন সফর থেকে আল্লাহর নবী মদিনায় ঢুকতেছেন তো আল্লাহর নবী এমন এক পথ দিয়ে আসতেছেন যেই পথ দিয়ে ওহত পাহাড় দেখা যায় না আল্লাহর রসুল তো আসতেছেন কিন্তু হজরত জিব্রাইল আল্লাহর নবীর কাছে আগমন করেছেন জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসে বলে আল্লাহর নবী আপনি এই পথ দিয়ে মদিনায় ঢুকতেছেন সুবহান আল্লাহ বলার লাগে রেডিও বসে থাকেন সুবহান আল্লাহটা তো কইতে হারেন না মিয়া আপনি এই পথ দিয়া আসতেছেন এদিক দিয়া ওহত পাহাড় কানতেছেন আরো জোরে আওয়াজ করে কোন সোহান ভূত পাহাড় গমগিন পেরেশান কানতেছে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর রসুল বলেন কেন উহত পাহাড় পেরেশান কারণ নবীজির আদত হলো নবীজি মদিনায় ঢুকলে সব সময় ওহত পাহাড় সামনে করে মদিনায় ঢুকতেন তার মানে হলো ওহদ নবীরে দেখত নবী ওহদ রে দেখত ওহদ পাহাড় নবীজিকে দেখত আর নবীজি ওহদ পাহাড়কে দেখত ওহদ পাহাড় নবীজির আসে নবী বলে আমি নবীও ওহদের আসে ওহদ পাহাড় নবীর প্রেমে কামতেছে খবরটা শুই না আল্লাহর নবী রাস্তা পরিবর্তন করছেন ঘুরে আবার ওই পথ দিয়ে ঢুকছেন যেই পথ দিয়ে আসলে উহুদ বরাবর থাকে আল্লাহর রসুল কে সামনে নিয়ে আবার হাঁটতেছে সাহাবিদের জামাত আল্লাহর নবীর সাথে আছে ওহদ পাহাড়ের কাছে যাইয়া আল্লাহর নবী কয় হাজা উহুদ এটা ওহদ পাহাড় জাবালে ওহদ ইউহিব্বুনা ওয়া ওহিব্বহু সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসে আমিও উহুদকে ভালোবাসি নবী উহুদ পাহাড়কে ভালোবাসতেন এজন্য নবীর কিছু সাহাবিরা আছে উহত পাহাড়ের জিয়ারতে যেতেন আজও নবীর উম্মতকে যখন মদিনায় নিয়ে যাওয়া হয় তো ওহদ ওহদ বলে ডাকা হয় জিয়ারা আসো কে যাবে ওহুদ দেখতে ওহুদ দেখতে হাজিরা ঘর থেকে বের হয়ে চলে যায় কারণ ওহদ নবীকে ভালোবাসত নবী ওহদকে ভালোবাসত কেমন উন্মত হইলাম পাহাড় হয়ে নবীকে ভালোবাসতে পেরেছে উম্মত হয়ে নবীর প্রেম প্রকাশ করতে পারলে না নবীর সুন্নত কেটে ডাস্টবিনে ফেলে দিলে নবীর সুন্নতকে গালি দিলে নবীর সাচ নবীর ধাচ নবীর তাহসিব তামাদ্দুন বর্জন করলে আশেক হইতে পারলে না ময়দানে মাসরে যখন দাঁড়াবে তখন নবী বলবে তো যে আয় আমার বুকে আয় বলবে তো চিন্তা করছো নি কখনো মদিনার থেকে দূরে গ্রামে এক সাহাবির বাড়ি সাহাবিটা কালো গুলাম হাদিসে পাকে আছে সাহাবির কাজ হইল সাহাবি শাকসবজি বিক্রি করেন আমাদের দেশের কিছু গরিব ছেলেরা আছে ওরা দেখবেন শাপলা ফুল তুলে এনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে এরকম সবজি বিক্রেতা এক সাহাবি শাক সবজি একত্রিত করে যে বাজারে এনে বিক্রি করে কিন্তু কালেমা পড়ে মুসলমান নবীজির কাছে আসতো নবীর সামনে এসে বসতো নবী পাকের দিকে তাকায় তাকায় সে কাঁদত চোখের পানি ফেলত সে নবীজিকে ভালোবাসত সর্বরে দোয়া আলম নবীও তাকে ভালোবাসতেন এবং ভালোবাসা নবী প্রকাশ করতেন তুমি আমি তো ভালোবাসি মানুষ দেখা মানে জাহিদ সাহেব হানজালা সাহেব আরো যারা আছে ধনী মানুষ তা করে ভালোবাসো গরিব যারা তা করলে খাতির নাই বড় হুজুর যারা তা করে সালাম আল কি দাও মুয়াজ্জিন সাহেব এই জন্য কদুর মুয়াজ্জিন তারে ভালোবাসুন হে তো তাহাজত পড়ে মিয়া চিন্তা করছিলা কিন্তু নবীজির ভালোবাসার দস্তরখান কত প্রশস্ত নবীজি এই সবজি বিক্রেতা গরিব সাহাবি বাজার থেকে যখন সবজি বিক্রি করে যাইতো তো নবী রাস্তায় দাঁড়ায় থাকলো থাকতো ওর সাথে দেখা করবে সাহাবিদেরকে নিয়ে দাঁড়িয়ে যেতেন ও আসলে ওরে বুকে লইতেন বুক জড়ায়া ধরে রাখতেন আল্লাহ যদি এমন হইত যে তোমার আমার বাড়ি মদিনার রসুল তোমারে আমার এইভাবে জড়ায় ধরছে নবী পাক এমনি জড়ায় ধরতেন জড়ায় ধরে আশ্চর্য শব্দ আল্লাহর রসুল বলতেন এই সাহাবিরা এইটা আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু আল্লাহ আকবর জোরে করে বলেন ও আমার গ্রামের বন্ধু আমি ওর শহরের বন্ধু বুকে জড়ায় ধরে আল্লাহর রসুল বলতেন কালো সাহাবিটা একবার সবজি বিক্রি করার জন্য মদিনার বাগানের ভিতরে ঢুকছে মদিনার বাজারের ভিতরে ঢুকছে একদিনের ঘটনা এ সাহাবিটা সবজি বিক্রি করার জন্য বাজারের ভিতরে ঢুকছে তার সবজিগুলা বিক্রি হইতে দেরি হইতেছে আল্লাহ রসুল দেখতেছে আল্লাহর নবীর সাহাবিরা যেন জলদি করে ওর কাছ থেকে বেচা কেনা করে এটা সাহাবিদের দিলের ভিতরে নবী ঢুকাইবার জন্যে আল্লাহর নবী দৌড় দিয়া পেছন দিক দিয়ে আসলেন পেছন দিক দিয়ে আইসা সবজি বিক্রেতা গরিব সাহাবিটা যেমন মাটির ভেতরে লেপটে বসে গেছে আল্লাহর নবী ওর পাশে ওর রানের উপরে রান রেখে মাটির ভেতরে বসে পড়লেন এবং আল্লাহর নবী তার হাতটাকে এমনি করে ধরলেন বাজারের ভেতরে হাত ধইরা এমনি করে বলে এই বাজারের লোকেরা এই কালা গুলামটা বিক্রি করব কেউ কিনবা নাকি আল্লাহর রসুল কিরকম মোহাব্বত করে যে তাকে নিজের গুলাম দাবি করে বলতেছে এরে আমি বিক্রি করব কিনবা নাকি সাহাবি কালা সাহাবি বলে আল্লাহর নবী আমি কালো আমি কুচ্ছি আমি সুন্দর নই কে আমাকে কিনবে আল্লাহর নবী বলে তোর চামড়াটা কালো হলে কি হবে তোর দিলটা অনেক ভালো তোকে কেউ ভালো নাই বাসলে কি হবে আল্লাহ তোকে ভালো জানে আল্লাহ তোরে ভালোবাসে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার সাহাবিটা কালো কিন্তু আল্লাহ তারে ভালোবাসে নাকালি কো দেখে नकाली को देखे नगूरी को देखे प्याज जिसको चाहे सुहागन वही है আল্লাহ যারা চাইবে সে যদি কালো হয় তার অনেক দাম তোমাদের দিলের ভেতরে এ চিন্তা প্রবেশ করাও তোমাকে তোমার রব ভালোবাসেনি রব তোমারে কখন ভালোবাসবে যখন তুমি রবকে ভালোবাসবে রবকে রব হিসেবে পায়া তুমি সন্তুষ্ট হয়ে যাবে রবের না ফরমানি তুমি করবা না মান রাজিয়া বিল্লাহি রব্বা রব তোমারে কখন ভালোবাসবে যখন রবের ধর্ম ইসলাম এটা তুমি মানবা ইসলামের বিরোধিতা তুমি করবা না ওয়াবিল ইসলামী দিনা রব তোমাকে কখন ভালোবাসবে ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله তুমি নবীর সুন্নতে রঙিন হবা তো রব তোমাকে ভালোবাসবে তুমি যে রবকে ভালোবাসো এটা প্রমাণ হবে তো আল্লাহ পাক নবী বলেন নিজের উপরে আল্লাহ ওয়াজিব বানায় নিবে এই বান্দাকে জান্নাতে দেয়া পুরস্কৃত করা আল্লাহ তাই যদি হয় রাজি আসো তো রাজি আসো তো হাত তোলো হাত তোলো পাঁচ রক্ত নামাজ এহতেমামের সাথে আদায় করিবা ইনশাল্লাহ জোরে বলো আর দাড়ি কাটবে না ইনশাল্লাহ জোরে করে বলো সন্ন্যতকে গালি দিবা না ইনশাল্লাহ জোরে করে বলো আলিম উলামা মাদ্রাসা তোলাবাদের পাশে থাকবা ইনশাল্লাহ বলো উলামাদের ইত্তেদা করবা ইনশাল্লাহ জোরে করে বলো আল্লাহ কবুল আর মঞ্জুর করুক জোরে বলো না আমি মাদ্রাসা তো নূর তথা যে ছেলেগুলাকে পাকড়ি দেওয়া হয়েছে ওদেরকেও আল্লাপাক কবুল আর মঞ্জুর করে নিক আমিন আপনাদেরকে আমাদেরকেও আল্লাপাক কবুল করে নিক সকলে বলুন আমিন দোয়া করুন আল্লাপাক এই মাহফিলটাকেও কবুল করে নিক একসাথে দোয়া করে সকলে মিলে খালিস তওবা করে এখান থেকে মৌমাসির ঝাঁকের মতো বেরিয়ে যাবেন দোয়ার পূর্বে কেউ মাথা তুলবেন না সকলে জায়গায় দাঁড়িয়ে বসে যেভাবে আছেন এভাবেই থাকবেন এখনই দোয়া হবে দোয়া করে একসাথে সকলে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ সবাই ফাহার পড়েন আস্তাফরুল্লাহ রব্বি সবাই ইস্তফার পড়েন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই সবার জন্য দোয়া করুন এবং এই মাদ্রাসার স্থায়ী জায়গার কথা বারবার বলেছে আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আওয়াজ করে বলেন ইনশাল্লাহ একটা জায়গা বায়না হয়ে গেলে আপনারা স্বেচ্ছায় এসে অংশগ্রহণ করবেন এবং যে যা দিবেন একটু নাম লেখায় যাবেন পরবর্তীতে এসে যে আমি ইনশাল্লাহ জায়গা কেনার সময় এরকম একটা কিছু দেব এটা আপনার হাসবে তৌফিক এ মাদ্রাসার পাশে এসে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ লালবাগের মানুষ সবাই মিলে যদি একটু মেহনত করে জায়গাটা আসান কঠিন কিছু না নিজের নাজাতের উশিলা মনে করি এবং এটার দিকে নজর করি আল্লাহ সবাইকে কবল করেন আমাদের মুরব্বীরা অনেকে ইন্তকাল করেছে তার ভেতরে আরজাবাদ মাদ্রাসার মোহতায়ন শেখ হুজুর এবং কামরাঙ্গীর চর মাদ্রাসার আহমদুল্লাহ আশরফ শেখ হুজুর রহমতুল্লাহ আলহী সহকারে বরগুনার বিশ্বে হুজুর সহকারে তিনজন মুরব্বী এই দুই দিনের ভেতরে চলে গেছে তো এনাদের জন্য দোয়া করুন ওনরা তো আল্লাহর পেয়ারা যারাই চলে যেতেছে তারা আল্লাহর পেয়ারা ইয়ামুল জুমাতে তারা মৃত্যুবরণ করতেছে আমি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই বোখারি শরীফের দর্শ দিয়া তারপরে বলে গেছে শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই জিকির করতে করতে মেরে গেছে রহমতুল্লাহ ঘুমের হালতেও জিকির করতে করতে চলে গেছে আমরা কি করলাম তো পাক আমাদেরকেও বড়দের পদঙ্ক অনুসরণ করবার তৌফিক দান করেন বলুন আমিন এবং মুফতি আমিনী রহমতুল্লাহ এই স্মরণে আগামী এক তারিখে ঐতিহাসিক এক সম্মেলন স্মরণ সভা হুজুরের কর্মজীবন নিয়ে আলোচনা স্মারক বিষয়ক আলোচনা হবে তো এই ব্যাপক এই বরকতি একটা আয়োজনে লালবাগবাসী হুজুরের মোহাব্বত প্রকাশে ও মাহফিলে যোগদান করা তাদের ইমানি দায়িত্ব আল্লাপাক মোহাব্বত প্রকাশ করার তৌফিক দান করে বলেন আমি আল্লাহ পাক আমাদের সবাইকে কবল করে আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ওয়াকিনা আদাবান্নার ফেলিয়ে না দিও মাওলা ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছে জিন্দগি আখেরাতের বিচার দিনে এ পাপেদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রাব্বুল আলমিন এক ঝাঁক বন্ধুদের মাঝখানে বসে কথা বলেছি বাজপানের বন্ধুরা যারা রাব্বে করিম তারা বসে বসে বয়ান শুনেছে রাব্বুল আলমিন অযোগ্য নালায়ক এক ঝাঁক আলেমদেরকে সাথে নিয়ে হাত বাড়ায় ধরেছি আল্লাহ তোমার বান্দারা মৌমাছির ঝাঁকের মতো বসে বয়ান শুনেছে মাদ্রাসাতুন নূরের ঐতিহাসিক সম্মেলন আল্লাহ ও মালি তোমার শত শত হাজারো কোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনেছে বসার জায়গা নাই রাব্বুল আলমী তোমার মোহাব্বতের চোখের পানি তারা ফেলেছে নবীর প্রেমাশ্র চোখ দিয়ে গড়ায় পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন মাসুম মাসুম আটটা তলবিলিমকে যে কোরআন হয়েছে ওরা দস্তারে ফজিলত প্রদান করা হয়েছে আল্লাহ জাতীয় ইমাম সমাজের আইম্মায় কেরাম মজরিসে হাজির আছে আল্লাহ লালবাগের যুব নেতৃত্ব ওলামা হজরত কোন হাজির রয়েছে সকলে মিলে কাঙ্গালের মতন ভিক্ষুকের মতন মাঝরাত্রি গড়ায় গেছে আল্লাহ তোমার আদালতে দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় ধরেছি আল্লাহ জিন্দিগির যত গুণা খাতা আমরা করেছি আমাদের গুনার দিকে তাকাইলে জাহান নাম সারা আমাদের জন্য আর কোনো উপায় নাই আল্লাহ মালিক রে মেহরবানি করে আমাদের গুনার দিকে নজর না দিয়ে আল্লাহ তোমার গফার নামের শান তাকায় আমাদের মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছে আল্লাহ তুমি সব মাফ করে দাও আল্লাহ কারকে হাজ তুমি জানক মিটায় দাও যে ছাত্রগুলাকে পাকড়ি দেওয়া হয়েছে ওদের তুমি কবুল করে নাও অরাবুল আলমিন আল্লাহ আল্লাহ জানি না কার মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে না জানি কার বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ওই যে বাবা মারে কাফনের কাপড় দিয়ে পেঁচায়া দাদা দাদিরে কাফনের কাপড় দিয়ে পেঁচায়া কান্দে করে গুরুস্থানে কবরের ঘরে শোয়াইছে আর জীবনে আব্বা ডাক তাদের নসিব হবে না আল্লাহ আল্লাহ মা ডাক চিরতরে বন্ধ হয়ে গেছে আল্লাহ কাফনের কাপড় সরায়া জীবনের শেষবার মারে আব্বারে ডেকেছিল আর আব্বার ডাক বন্ধ হয়ে গেছে জীবনের শেষবার মারে বিদায়ের ডাক ডাইকা ও দাফন করে আইছে আর মা আদর বন্ধ হয়ে গেছে রাব্বুল আলমিন এমন তিন সন্তান যারা এখানে আছে যাদের পিতা মাতা নাই আল্লাহ তাদের আব্বা আম্মার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ বারবার বাইতুল্লাহ রোজার জিয়ারত মদের নসিব করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সালাম পেয়ারা নবীর রজাত ঘরে পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ তসলিম সাহেব জাহিদ সাহেব সহকারে বন্ধু বান্ধবরা যারা এই তুমি নূরের সাথে জড়িয়ে আছে এদের সকলের তুমি খবর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলমিন আরও যারা দোয়ার আশা রাখি এ আল্লাহ সকলার হকে তুমি দোয়া কবর মঞ্জুর করে দাও এ আল্লাহ আমার বন্ধু হানজারা সাহেব সহকারে দূর দারাজ থেকে যারা এখানে এসেছে রব্বে করিম আল্লাহ নিয়ামাল বদল তুমি তাদের সব বাইরে দান করো আল্লাহ পুষে মোহাব্বত আরো বাড়ায় দাও আল্লাহ ভাতৃত্বের বন্ধনকে মজবুত করে দাও সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও রাব্বে মুসলমানদেরকে বিজয় দান করো স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ মুফতি আমি রহমতুল্লাহ সহকারে যত অলিয়া কামেল বুজুর্গরা কবরে চলে গেছে তাদের সকলের তারাজাত বুলন্দ করে দাও আমির হেফাজত সহকারে যত মুরব্বীরা বাচ্চা আছে তাদের হায়াত বাড়ায় দাও যত কল্যাণ মঙ্গল সব আমাদের দাও অকল্যাণ হতে ধরে ধরে আমাদেরকে তুমি বাঁচাও মাদ্রাসা তো নূরের স্থায়ী জায়গার ইন্তজাম খাজানায় গায়েব থেকে তুমি করে দাও তোমার পেয়ারা বান্দা দিয়ে এর হাজাত তুমি মিটায় দাও আল্লাহ اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين